হ্যালো গাইস আসসালামু আলাইকুম this is your Likhon back to my another শ্যাটা শ্যাট শ্যাটা শ্যাট এই সময় কম শুরু করো তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক কষ্ট করে ভিডিও করে কিন্তু সাপোর্ট করো না কেন ভালো লাগে না ভাল লাগে না দেখছো কি নাতুস নাতুস শরীরটা সবাই বেশি বেশি করে লাইক দিবা দিন দিন এদের সমগামিতার চাহিদা বাড়তেই আছে বাড়তেই আছে এদের কি রাস্তাঘাটে কেউ দেখে না এদের ঘরে কি মা বোন নাই ওরা খাচ্চর জানি কোয়ানকার আর ওই পোলারে কি করলি তুই ওরা খাত চর শরীর না দোষ না দোষ ওই যদি একটা মাইয়া হইতো তাহলে একটা কথা কইতে পারতি আল্লাহ কি কমে আরে শাল্লাহ আবাল oh ভাই তখন এতই চুলকানি তাহলে ভাই তোরা বাহিরে জাগা আমার বাংলাদেশটা ছাইরা দে নাহলে কিন্তু আমরা তো করে ছাড়ম না হুমকি না ডাইরেক্ট অ্যাকশন আমরা কোথায় রুকো যারা সবার করো এই উগান্ডার বংশধর উগান্ডা যা এগুলা কর আমরা বাংলাদেশে নাই বাংলাদেশে এগুলা কি করে বেড়াইতেছ আমরা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি দেশ তোদের মাথায় ঢুকায় রাখিস সমগামিতা আমাকে বাংলাদেশে চলবে না বিটিএস হওয়া কি এত সহজ কেউ কি বিটিএস এর লেভেলে যেতে পারছে এখনো বিটিএস হতে হলে অনেক ট্যালেন্ট প্রয়োজন কারেক্ট বিটিএস হইতে হইলে অনেক ট্যালেন্ট লাগবো কারণ চেটে দিতে হয় তারপর মাসাজ করে দিতে হয় খুলে দিতে হয় পেতে দিতে হয় এই হলো বিটিএস এর ট্যালেন্ট তরে কইছে তুই বেশি জানোস চাষে আম্মা আপনি কারে সি সিকন এদেরকে লজ্জা আছে এরা হলো সমগামিতার সাপোর্টার যারা সমগামিতা কইরা বেড়াইতাছে কি দেখতাছেন না বুঝতেছেন না কেমনে লাফালাফি ছোট ছোট প্যান্ট ছোট ছোট জামা পইরা তা খাস জানি কাজ বাংলাদেশের মানুষজন কই এগুলো তোর পিটায় না কেন ছোট ছোট ঘটনা নিয়ে এত বড় বড় হাঙ্গামা হয়ে যায় এইসব এত বড় বড় কাণ্ড করে বেড়াইতে তাদের কিছু বলে নাই আজকে রোস্টিংটা কিন্তু আমরা বিটিএস ফ্যানদের বা বিটিএসদের নিয়ে করি নাই আজকে যে বাংলাদেশের বিটিএসগুলো যে আছে তাদেরকে নিয়ে রোস্ট করা হয়েছে এটা বাংলাদেশে বিটিএস বলা যাবে না কারণ তাদের বলতে হবে বিচিলেস বা বিচিবিহীন